ভরা খোলামেলা ছবি আর তা দেখেই মুহূর্তেই ঝড় ওঠে ভক্তদের মনে বুধবার একটি ক্যামেরা সেলফের সামনে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করেছেন জয়া তার পরনে রয়েছে সবুজ টপ ও সাদার উপর সবুজ প্রিন্টের প্যান্ট কাঁধে ঝুলছে বাক্সের মতো লাল রঙের একটি ব্যাগ ছবিটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন জীবনটা ক্যামেরার মতো যেটা গুরুত্বপূর্ণ যেটার উপর ফোকাস করো ভালো সময়টা ধারণ করো নেতিবাচকতা থেকে উন্নতি করো এবং যদি বিষয়টা কাজ না করে তাহলে আরেকটা শট নাও কথাগুলো অবশ্য জয়ার নয় নয় ইন্টারনেটে এই উক্তিটি বহুল প্রচলিত একটি সাইটের তথ্য অনুসারে কথাটি বলেছেন মার্কিন লেখক ও উদ্যোক্তা জিয়াদ আবদেল নূর প্রসঙ্গত জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ঝরা পালক নামের একটি সিনেমায় গত চব্বিশ জুন এটি মুক্তি পায় পশ্চিমবঙ্গে সিনেমাটি নির্মিত হয় কবি জীবনানন্দ দাসের জীবনের ঘটনা অবলম্বনে